হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম করতেছি তো বুঝতেই পারতেছেন আজকে আমি ফটোশপের একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হয়তো থামনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে ফেলেছেন কি বিষয় সেটি তো আমাদের অনেক সময় কি করতে হয় আমাদের কিন্তু আমাদের একটা ফটোকে ক্রপ করতে হয় গোল করে কাটতে হয় আর সার্কেল করতে হয় মানে প্রোফাইল পিকচারের মতো করতে হয় তো এই জিনিসটা আমরা ফটোশপে কিভাবে করব তো সেটি আজকে দেখাবো তো এটি আমি ফটোশপে চলে এসেছি এবং এখানে একটা ছবি ওপেন করে রেখেছি তো এখন আমাদেরকে আগে ছবিটা ওপেন করছি এরপর এই ছবিটা আমরা কোন অংশটুকু আমরা হচ্ছে ক্রপ করব গোল করব গোল করে কেটে নিব সেটি দেখতে হবে তো এখানে দেখেন এখানে আপনাদের এই রকম থাকবে এখানে তো এই যে এটা হচ্ছে আপনাদের মফটুল টুল টুলের পরই রয়েছে কিন্তু র্যাক রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল তো এটা আপনি এম দিয়ে আনতে পারেন তো এটার উপরে রাইট ক্লিক রাইট ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এখানে অনেকগুলো থাকবে সেখানে দেখুন যে রেক্টঙ্গাল মার্কি টুল আছে ইলিপটিক্যাল মার্কি টুল যেটা আছে ইলিপটিক্যাল মার্কি টুল এটিতে আমরা ক্লিক করব অ্যান্ড এটি গোল হয়ে যাবে তো এটা গোল হওয়ার পর আমাদেরকে যে অংশটুকু আমরা গোল করে কেটে নিতে চাচ্ছি সেই অংশটুকু সিলেক্ট করতে হবে তো দেখুন আমি কিন্তু পারফেক্টলি গোল করতে পারতেছি না এরকম করে যদি আমি জাস্ট এরকম ক্লিক করে জাস্ট যদি ড্র্যাক করি তাহলে কিন্তু সিলেকশন হচ্ছে বাট পারফেক্টলি গোল্ড হচ্ছে গোল হচ্ছে না তো এটা করার জন্য আপনি মনে করুন যে আমি এইটুকু জায়গা থেকে মানে গোলটা করব তো ওই জায়গায় আমি কারসারটা নিলাম নেওয়ার পর দেখুন শিফট অ্যান্ড অল্টার চিপে ধরে আমি এরপর ড্র্যাক করব তাহলে কিন্তু গোলটা কি ওর সুন্দরভাবে হয়ে যাবে তো আমাদের যতটুকু জায়গা লাগবে আমরা ওইটুকু সিলেক্ট করে নিলাম যে আমরা কতটুকু গোল করব দেখুন আমরা এইটুকু করার পর আমরা অ্যারো কি যেগুলো রয়েছে up arrow down arrow and left right arrow key যেগুলো রয়েছে কিবোর্ডে সেগুলো চিপে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম আমরা একটু সার্কেলটাকে অ্যাডজাস্ট করে নিলাম তো দেখুন আশা করি এটাই আমাদের জন্য পারফেক্ট সার্কেল হবে প্রোফাইল পিকচার বানানোর জন্য অথবা অন্য কোনো জায়গায় ইউজ করার জন্য তো এরপর আমাদের এটা সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় এখানে দেখুন যে নিচে আসেন লেয়ার প্যানেলের নিচে লেয়ার প্যানেলের নিচে একটা রয়েছে কি লেয়ার মার্কস এই যে অ্যাড লেয়ার মার্কস এই লেয়ার মার্কসের উপর ক্লিক করে দেবেন তো দেখুন আমাদের ইমেজটা কিন্তু সার্কেল হয়ে গেছে তো দেখো যে আশেপাশে বেশিরভাগ জায়গাটা মানে জুড়ে আমাদের ইমেজটা রয়েছে তো আমাদের ইমেজটা যতটুকু অতটুকুই যাতে আমাদের ইমেজের সাইজটা হয় ব্যাকগ্রাউন্ডে সেটা আমাদের করার জন্য এরকম অবস্থা থাকা অবস্থায় আপনাকে আগে কন্ট্রোল চিপে ধরে আপনি যে লেয়ার মার্কসটি তৈরি করলেন সেই লেয়ার মার্কসের উপর একটা ক্লিক করে দেবেন তো দেখুন আমাদের ইমেজটা সিলেক্ট হলো তো ইমেজ যখন সিলেক্ট হবে তখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা ইমেজ নামের অপশনটিতে ক্লিক করবেন এরপর নিচে এসে জাস্ট ক্রোপ নামের যে অপশনটা রয়েছে এটির ওপর একটি ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা কত সহজেই আমরা আমাদের ছবিটিকে সার্কেল বানাতে পারলাম তো সার্কেল এটা অনেক কাজে ইউজ হতে পারে আপনারা চা আপনাদের যে কাজ ইউজ করার দরকার হবে সেই কাজ ইউজ করে নেবেন তো আমাদের সার্কেল হয়ে গেছে এখন আমরা ইচ্ছে করলে এটি অন্য জায়গায় ইউজ করতে পারবো আমরা এটিকে সেভ করে নিব তো সেভ করার জন্য তো আপনারা জানেনই হয়তো সেভ করার জন্য ফাইলে দেবেন এরপর সেভ অথবা সেভে যে কোনো একটা দিয়ে আপনারা জাস্ট সেভ করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল যদি একটিও আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমাদের হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই সম্পর্কিত আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি অন করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটি ধন্যবাদ সবাইকে